আজকে সকালটা আমার স্টার্ট হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ঘর মোচা দিয়ে আইন ভালো বার করেছে বাইশ বছরের পরে বিয়ে বাইশ বছর আগে কেউ বিয়ে করবে না আমার মতন বলে দিলাম নাহলে সকালবেলা উঠে এরকম একটা প্রতিদেব পাবে যাকে সকালবেলা চা না খেয়ে নাকি ঘুম থেকে ওঠানো যায় না তো আজকে আমি একটু ঘুরু ঘুরু করতে যাব একা একাই যাবো পরকে নেবো না সাথে কারণ সবসময়কে নিয়ে না যাওয়াটাই বেটার বলো তো আমি এখন তাই তাড়াতাড়ি করে ঘর মুছবো ঘর মোছার পর মা করবে আজকে কফি স্পেশাল কফি তো তারপর আমি চান করব চান করে পুজো দেবো দেখো আমি কত কুড়ে কালকে আমি ঠাকুরের প্রসাদটাও তুলিনি আমার মতন কুড়ে কে কে আছো অবশ্যই কমেন্ট করবে দাঁড়াও আমি তাদের ঘরটার মধ্যে চানটা করে আসি তো মায়ের কফি নিয়ে আসা হয়ে গেছে মা এখন নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে আর ঘন্টুও বসে গেছে ঘন্টু চা খাওয়ার পর করবে হচ্ছে এইসব কাজ আর আমি আজকে যাবো একটা স্পেশাল জায়গায় এখন বাজে পনেরো দশটা তো সরি পনেরো এগারোটা তো আমি রেডি হব যাওয়ার জন্য ঘন্টি তাদের যাকে রেডি হও সব করো তাদের কত প্যাকেজ করবে এখনো বসে বসে বাবা কোন দিন রানুদির বোন হয় কোন দিন কোন দিন আবার কোন দিন আবার কোয়েল মল্লিকের মতন নাচ করছে ইন্দ্রাণীর মতন কেমন আছে টেস্টটা আজকে চায়ের কফি নিয়ে নিউ কফি তো গেছি আমি তো শীত কাটুরে তারপর আজকে অনেকবার আমার হেয়ারটা ওয়াশ হবে তিন চারবার আমি অ্যাডভান্স মজা পড়ে যাচ্ছি তোমাদের দেখাবো আজকে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে অনেক দিন পর দেখা হবে লাস্ট কতদিন আগে দেখা হয়েছিল এই কদিন আগে না কদিন হ্যাঁ? আগে মাস দুয়েক আগে দেখা হয়েছিল আবার আজকে দেখা হবে তো ওয়েট করছে আমার জন্য বারবার ফোন করেছে কখন আসবি কখন আসবি তোমরা কমেন্টে বলবে আমার কেমন লাগছে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার সব কাজ হয়ে গেছে আর ঘন্টু ঘরটা শুধু গুছিয়ে রাখবে আর ঘন্টু এখন আমার সাথে যাবে আমাকে স্টেশনে ছেড়ে আসবে তো মা খেতে দাও মা এখন খেতে দেবে আমাকে আমি খেতে কালকে রাতে দিয়েছি কুমড়ো সেদ্ধ হয়ে আজকে কুমড়ো ভাজা এখন আমাকে দেবে মা ডিম ভাজা সরি ডিমের সেদ্ধ এই জন্য দাঁড়িয়ে রয়েছি হুম ইয়াতে খিচুড়ি তোমরা সবাই জানো যাবে খিচুড়ি খেতে খুব ভালোবাসি তাই জন্য মা আমার জন্য খিচুড়ি বাঁচিয়ে রেখেছে আর এটা এখন ভেজে দিল আর এটা রোজ সকালে একটা করে দেয় আমাদের এটা মুরগির ডিম বাড়ির হ্যাঁ মানে কিনে আনা না বাড়ির ডিম এটা গন্ডিও খাবে মা খায় না মায়ের মা ডিম খেতে পছন্দ করে না তাই সিরিয়াসলি কালকে রাতের মতো এখনো খুব টেস্টি আছে সিরিয়াসলি কিন্তু দেখো তুমি ঠান্ডা লাগবে আমার এদিকটা খুব ব্যথা করছে ও দারুন দারুন কতদিন পরে এলাম বলালাম সবাই চলে আসবে আর অফার তো বলে দিয়েছি আর শুধু কি এটারই অফার নাকি আরও অফার আছে স্পায়ের মধ্যে রয়েছে six double nine any length ও সিক্স ডাবল নাইন বাহ কত সুন্দর offer six double nine any length স্ট্রেটনিংটা সবাই করো আমি তো বলবো স্ট্রেটনিং টু ডবল নাইন এদিকে স্পা ফ্রি প্লাস হচ্ছে কাটিং ফ্রি কোনো কোথাও নেই তো আমার বেস্ট ফ্রেন্ড এখন আমাকে শ্যাম্পু করে দিচ্ছে অনেক দিন পর ওর সাথে দেখা হয়েছে আর আমি জানি যে <laughs> কেমন হচ্ছে আর আমি পার্লারের অ্যাড্রেসটাও তোমাদের বলবো তোমরা যাতে সবাই আসতে পারো আমার বন্ধু চলে এসছে এখনও মানে হেয়ার ড্রেসার মানে একটু টাকটাক করে কাটিং করবে এমনি আমার চুলটা একটু অনেকদিন পরেই কতদিন পরে ও আগে স্পা হবে এক তো আমি এখন স্পা করাবো করবো আমাকে এখনও আলাম স্পা করে দেবে তো আলাম একটু হাই কর হ্যাঁ। তো আমার বন্ধুর পার্লারটা টিটাগড়ে তো এখন ওর পার্লারে একটা স্পেশাল অফার চলছে যেটা হচ্ছে টু ট্রেভেল নাইনে যদি তোমরা স্ট্রেটনিং করো সাথে স্পা আর কাটিং পুরো ফ্রি আর ওর হাতে আমি কাটিং করি কারণ ওর হাতে চুল ভীষণ বাড়ে তো এখন আমার স্পা চলবে ড্যান্ড্রফ ট্রিটমেন্ট হবে আর তারপরে ফেসিয়াল হবে আর আজকে লাঞ্চ তুলতে ভুলে গেছি এত গল্প করতে করতে আমরা কি খেলাম বিরিয়ানি তাই তো তো সবাই আলামের পার্লারে চলে আসো কারণ টিটাগড় থেকে একদম সামনে একটা ট্রেনে আসা তোমাদের আর ট্রেন থেকে নেমেই তোমরা দশ মিনিট মতন পাঁচ দশ মিনিট লাগে হুম কাট স্টেট দাঁড়াই সামনে ছোট করতে হবে বল নাকি সামনে ঠিক আছে তুই তো করেই দিয়েছিস বাড়িতে রিসেন্টলি তুই এক মাসে দিয়েছিলি আলাম আমার চুলটা কতটা বড় লাগছে এটা কেটে দেব কতটা কাটবি অতটা কাটবি আলম হ্যাঁ। স্টেটই কাট বল ইউটিউব করলে অনেকটা ছোট আদা একটু মায়া করে কাটিস আমি কিন্তু তোর বেস্ট হ্যাঁ। ফ্রেন্ড হ্যাঁ, অল্প অল্প কাটিস অল্প কাটিস যেটা ড্যামেজ হয়ে গেছে ওটা কেটে দেয় অনেক হয়েছে কাট তারপর আমি দেখছি ড্যামেজ দেখবে তো অনেক হয়ে গেছে ড্যামেজগুলো লজ্জায়ও পালিয়ে গেছে আমি হ্যাঁ, বললাম দেখো আমার হেয়ার পুরো হ্যাঁ? কমপ্লিট তুই বন্ধ করে যা একেবারে ঠিক আছে তো আমার আমি পুরো রেডি হয়ে গেছে তো আমি এখন বেরাবো আর চুলটা তো অনেক সিল্কি আর অনেক শাইন আছে তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ যে কতটা ভালো করে দিয়েছে তো চলো এখন বাড়ি যাওয়া যাক কারণ এখন আমাকে বাড়ি যেতে হবে তো চলো বাড়ি যাই ঘন্টু অপেক্ষা করছে মাও অপেক্ষা করছে আমার জন্য ফাইনালি আমি চলে এসেছি আর তখন তোমরা দেখেইছো আর দেখো এখন বাড়িতে এসেছি স্কুলটা কত ভালো হয়ে গেছে তা আমি নিয়েই গেছিলাম আমার স্পা তোমরা সবাই জানো যে স্পাটা নিয়ে গেছিলাম খুব সুন্দর চুল সিল্কি হয়ে গেছে তো আর সারাদিন বাড়ির বাইরে ছিলাম এখন বাড়িতে এসেছি তো চলো আজকের মতন ভিডিওটা এখানটাই শেষ করলাম আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ ঝটপট করে সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না তো চলো বন্ধুরা গুড নাইট